السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين وبعد فأعوذ بالله من الشيطان الرجيم لقد كان لكم في رسول الله أسوة حسنة সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা রাত্রি সাড়ে নটার সময় লাইভ আসার কথা ছিল বিলম্ব হয়ে গেল বিশেষ কারণে এই জন্য দুঃখিত আপনারা যারা লাইভ দেখছেন সাউন্ড পাচ্ছেন কিনা একটু জানালে খুব উপকৃত হতাম সাউন্ড ঠিকঠাক আছে কিনা একটু জানাবেন তবে খুব সুবিধা হবে <clears throat> আজকে যে বিষয়ে আপনাদের সম্মুখে লাইভে আসার জন্য লিখেছিলাম ফেসবুকে যে লাইভ আসবে ইনশাআল্লাহ সেটা হচ্ছে সরাতুল কুসুফ চন্দ্র বা চন্দ্র এবং সূর্য গ্রহণের নামাজ বা সালাদ এই সংক্রান্ত অনেকে প্রশ্ন করছেন কিভাবে সলা আদায় করতে হয় এটা কেন হয় আগামীকালকে হয়তো সম্ভবত আল্লাহ তালা যদি চান সকাল দশটা সাড়ে দশটার মধ্যে সূর্য গ্রহণ হওয়ার সম্ভাবনা আছে একেবারে টানা তিন ঘন্টা চার ঘন্টা অবধি যারা উল্লেখ করেছেন এরকম বিভিন্ন মিডিয়াতে দেখলাম সনাতন কুসুফ এটা একটা আল্লাহ তালা নিদর্শন রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের একটি সন্তান ইব্রাহিম আঠারো মাসে মারা গিয়েছিলেন সেই দিনকে কেন্দ্র করে যেদিন মারা যান মারা যায় ইব্রাহিম অর্থাৎ রাসুল্লাহ সাল্লামের পুত্র তখন সেই দিনেই সূর্যগ্রহণ হয়েছিল তো লোকেরা বলল যে সে মারা গিয়েছে এই জন্য সূর্যগ্রহণ হয়ে গিয়েছে এই ব্যাপারে একটি হাদিস রয়েছে সহিহুল বুখারী হাদিস নাম্বার 1040 1041 1043 1048 عن المغيرة بن شعبة قال إن كشفت الشمس يوم سقط الشمس على عهد رسول الله صلى الله عليه وسلم يوم مات إبراهيم فقال الناس يوم سقط الشمس لموت إبراهيم فقال رسول الله صلى الله عليه وسلم إن الشمس والقمر آيتان من آيات الله لا ينقصفان لموت موت أحد ولا لحياته فإذا رأيتموهما فادعوا الله وصلوا حتى تنكشفا. أيوة حديث হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন ইউকাসাফাতিশ শামসু আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সূর্য গ্রহণ হলো ইয়াউমা মাতা ইব্রাহিম তার পুত্র অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পুত্র ইব্রাহিম যেদিন মারা যান সেই দিন فقال الناس লোকেরা বলল ইউকাসাফাতিশ শামসু লিমাউত ইব্রাহিম ইব্রাহিমের মৃত্যুর কারণে আজকে সূর্য গ্রহণ হয়েছে فقال رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم বললেন إن الشمس والقمر آياتان من آيات الله নিশ্চয় সূর্য এবং চন্দ্র এই দুটি আল্লাহ তারা নিদর্শনাবলীর মধ্যে নিদর্শন কারো জন্ম বা মৃত্যুর কারণে এটা হয় না অর্থাৎ সূর্যগ্রহণ হয় না ফাইদা রয় দুমু হোমা যখন তোমরা অনুরূপ দেখবে অর্থাৎ সূর্যগ্রহণ দেখবে নবী করিম সাল্লাল্লাহু বললেন ফাদউল্লাহ তোমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করো ওয়াসাল্লু এবং সালাত আদায় করো নামাজ আদায় করো হাত্তা তাওকাশিফা যতক্ষণ পর্যন্ত গ্রহণ মুক্ত না হয় মানে সূর্য যতক্ষণ পর্যন্ত গ্রহণ না ছাড়ছে ততক্ষণ পর্যন্ত তোমরা সলা আদায় করো এই সলা আদায়ের পদ্ধতিটাও প্রমাণিত আছে তাহলে এই হাদিস থেকে আমরা যেটা স্পষ্ট ভাবে জানতে পারি সেটা হচ্ছে যে এটা কেবলমাত্র আল্লাহ তালা নিদর্শন আল্লাহ নিদর্শন নিদর্শন আর বই কিছুই অতএব সূর্য গ্রহণ হলে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন তোমরা বেশি বেশি করে আল্লাহ তালার কাছে দোয়া প্রার্থনা করো দোয়া করো এবং সলা আদায় করো সম্মানিত প্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুরা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি একটি হাদিস বর্ণনা করছেন এই সলাতুল কুসুফ সম্পর্কে عن عائشة رضي الله عنها أن النبي صلى الله عليه وسلم جهر في صلاة الكسوف بقراءته فصلى أربع ركعات في ركعتين وأربع سجدات আয়েশা আনহা তিনি বলছেন নিশ্চয়ই নবী সাল্লাম চন্দ্র ও সূর্য গ্রহণের নামাজে সশব্দে পাঠ করলেন জাহারা ফি তিনি কিরাত সশব্দে বা উচ্চস্বরে তিলাওয়াত করলেন ফাসাল্লা আরবা রাকাআতিন ফি রাকাআতাইন দুই রাকাতে চারটি রুকু করলেন সালাত করলেন তো দুই রাকাতে চারটি রুকু করলেন এবং নবী করিম সাল্লাম চারটি সাজদা করলেন দুই তাহলে এই হাদিস থেকে স্পষ্ট যেটা বুঝতে পারি সেটা হচ্ছে চন্দ্র বা সূর্য গ্রহণের সলা হচ্ছে দুই রাকাত আর এখানে রুকু পেলাম কয়টা চারটা এই হাদিস আর সাজদা পেলাম চারটা রাকাত হচ্ছে দুই রাকাত দুই সাজদা হচ্ছে চার আর রুকু হচ্ছে চার এই হাদিসটা রয়েছে সহিউল বুখারি হাদিস নাম্বার এক হাজার চল্লিশ এক হাজার একচল্লিশ সৈয়দ মুসলিম হাদিস নাম্বার নশো চার নশো সাত নশো এগারো নশো পনেরো বিভিন্ন হাদিস গ্রন্থ শুনুন আবি দাউদের এগারোশো সাতাত্তর থেকে এগারোশো আটাত্তর নম্বর হাদিস এবারে সলাদের ব্যাপারে বিস্তারিত হবে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি হাদিসটি বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সালাত আদায় করেছেন সূর্যগ্রহণে তিনি বলছেন عن ابن عباس رضي الله عنهما قال عبد الله ابن عباس رضي الله عنهما থেকে বর্ণিত তিনি বলেন إن خسفت الشمس على عهد النبي صلى الله عليه وسلم রসুল্লাহ সাল্লাহ সাল্লামের যুগে সূর্য গ্রহণ হলো তিনি কি করলেন সালা আদায় করলেন নামাজ আদায় করলেন তিনি দীর্ঘ কিয়াম করলেন দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলেন সেখানে তিনি কি করলেন মানে এতক্ষণ তিনি দাঁড়িয়ে থাকলেন না তিনি সুরাতুল বাকারা তিলাওয়াত বা পড়ার সমপরিমাণ সময় ধরে কি করলেন দাঁড়িয়ে থাকলেন তিরাওয়াত করলেন সুরা ফাতিহার পরে তিরাওয়াত করতে পড়তে থাকলেন সুম্মা রাকাআ রুকুআন তাওয়িলান তারপরে তিনি কি করলেন রুকু দীর্ঘ রুকু রুকু করলেন লম্বা রুকু করলেন তারপরে তিনি তার মাথা উঠালেন তারপরে তিনি দীর্ঘক্ষণ আবার কিয়াম করলেন বা দাঁড়িয়ে থাকলেন অর্থাৎ তিলাবাত করলেন এইভাবে করে দুই রাখা তিনি কি করলেন রুকু করলেন আবার উঠলেন আবার তিলাবাত করলেন রুকু করলেন এই হাদিসটার শেষে সহি মুসলিমে আছে যে তিনি আটটি রুকু করলেন আর চারটা সাজদা করলেন মানে দুই রাকাত সালাদা করলেন সহি মুসলিম হাদিস নাম্বার নশো এক এবং নশো সাত এখানে আটটি রুকুর বর্ণনা আছে আর সহি মুসলিমের আরো একটি হাদিসে নশো চার নম্বর হাদিসে আছে সল্লা সেখানে ছটি রুকুর কথা আছে আর চারটি সাজদা ছটি রুকু আর চারটি সাজদার বর্ণনা আছে তাহলে এই হাদিস স্পষ্ট রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এক রাকাত প্রথমত দীর্ঘ কিরাত করলেন রুকু করলেন রুকু থেকে আবার উঠলেন তিলাওয়াত করলেন আবার তো গেলেন রুকু থেকে উঠলেন তিলাওয়াত করলেন আবার তো গেলেন রুকু থেকে উঠলেন তিলাওয়াত করলেন তারপরে সাজদা গেলেন দুটি সাজদা করলেন অনুরূপ ভাবে আবার উঠলেন দ্বিতীয় রাকাতের জন্য অনুরূপ ভাবে তিলাওয়াত করলেন রুকু করলেন আবার তিলাবাত করলেন রুকু থেকে উঠে তিলাবাত করলেন আবার রুকুতে গেলেন এইভাবে করে তিনি কোন কখনো কখনো কি করলেন বিভিন্ন বর্ণনা দেখা যায় যে চারটি রুকু করলেন কোনো কোন বর্ণনা আছে আট রুকু কোনো কোন বর্ণনা আছে ছটি রুকু করলেন তবে প্রথম রাকাতের তুলনায় দ্বিতীয় রাকাতে নবী করিম সাল্লাম একটু এ করেছেন মানে কম মানে কম দাঁড়িয়েছেন দীর্ঘ সময় নয় তুলনামূলকভাবে কম সময় তিনি দাঁড়িয়েছিলেন রুক্ত করেছেন এবং সাজদা এগুলো করেছেন মানে প্রথম রাকাতটাকে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বেশি দীর্ঘ করেছেন তাহলে এটা ছিল সংক্ষিপ্তভাবে আজকে এই সলাতুল কুসুর বা সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের সলাপ সেটা হচ্ছে দুই রাকাত আর সেটা বিস্তারিত ভাবে হাদিসেই বর্ণিত হলো রাসুল্লাহ আসলাম পড়েছেন সহিউল বুখার এবং সহি মুসলিম থেকেই আপনাদের সম্মুখে সংক্ষিপ্তভাবে আলোচনা করলাম যারা এই সলা আদায় করতে চান দুই রাকাত সলা আদায় করবেন দীর্ঘ তিলাওয়াত করবেন দীর্ঘ রুকু করবেন আবার তিলাওয়াত করবেন দীর্ঘ রুকু করবেন মানে এই মানে আস্তে আস্তে প্রথমে প্রথমে যখন দীর্ঘ করবেন তার থেকে একটু কম দীর্ঘ রুকু এবং সাজদা বা কিরাত এগুলো ইবনে আব্বাস আনহুমার এই হাদিস থেকে স্পষ্টভাবে প্রমাণিত আছে দুই রাকাত করার পরে সরি দুই রাকাত আদায় করার পরে সালাম ফিরাবেন তো রাসূলুল্লাহ সাল্লাম দীর্ঘ একেবারে এ করেছেন এমন ভাবে তিনি সালাদা করলেন শেষ করলেন তারপরে কি হলো একেবারে সূর্য পরিষ্কার হয়ে গেল সূর্য পরিষ্কার সাল্লাম এত দীর্ঘ কিরাত করতেন এবং লক্ষ্য করতেন আমরা যাতে করে এই সালাদ আদায় করি এই সন্না আদায় হয়তো আমরা সবসময় পাই না সুযোগ পাই না যাতে করে আমরা এই সালাটা আদায় করতে পারি আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন আকুলু কাওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু